Oh. সাগর জলে নৌকা চলে হাওয়ায় দুলে দুলে ওরে হাওয়ায় দুলে দুলে রে কখন জানি যায় রে ডুবে গভীর গির তলে রে কখন জানি যায় রে ডুবে গভীর গির তলে সাগর জলে নৌকা চলে হাওয়ায় দুলে দুলে ওরে হাওয়ায় দুলে দুলে রে মন জানি যায় রে ডুবে গভীর জলের তলে রে কখন জানি যাই রে তোমার দিকে চেয়ে রইলাম পাল দিলাম না খালি হাতে চললাম আমি বৈঠা নিলাম না হওয়ার দিকে চেয়ে রইলাম পাল দিলাম না খালি হাতে চললাম আশার মাঝে দিক হারাইয়া নাও ভিড়াইব কোথায় যাইয়া সাগর মাঝে দিক হারাইয়া নাও ভিড়াইব কোথায় যাইয়া এদিক সেদিক ঘুইরা ফিরা হাবু ডুবু খেলে রে